আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কুরবান রহিম রহবান আল্লাহ মেহেরবান কুরবান হলো মুসলমানের শান আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কুরবান রহিম রহমান আল্লাহ মেহেরবান কোরবান হলো মুসলমানের শান আমরা হলাম আদম সন্তান জানমাল প্রভুর নামে দিব কুরবান আমরা হলাম আদম সন্তান জানিমাল প্রভুর নামে দিব কুরবান আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কুরবান রহিম রহমান আল্লাহ মেহেরবান কোরবান হলো মুসলমানের শান ইব্রাহিম আর ইসমাইলের চলছে যখন ইমতেহান হাজেরাকে ধোকা দিতে বন্ধু সেজে শয়তান যান মা হাজেরার কাছে যখন শয়তান ব্যর্থ হয়ে যান ইসমাইলের কাছে গিয়ে গাইতে থাকে মধুর গান ইব্রাহিম আর ইসমাইলের চলছে যখন ইমতেহান হাজেরাকে দোকা দিতে বন্ধু সেজে শয়তান যান মা হাজেরার কাছে যখন শয়তান ব্যর্থ হয়ে যান ইসমাইলের কাছে গিয়ে গাইতে থাকে মধুর গান আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কুরবান রহিম রহমান আল্লাহ মেহেরবান কোরবান হলো মুসলমানের তোমার পিতা নিয়ে যাচ্ছে কুরবান করতে তোমার যান ইব্রাহিমে করবে কোরবান হুকুম দিছে প্রভু রহমান কোটি কোটি জিন ইনসান পৃথিবীতে অবস্থান আমায় যদি কবুল করে দয়া করে প্রভু মেহেরবান আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কুরবান রহিম রহমান আল্লাহ মেহরবান কুরবান হলো মুসলমানের শান গরু ছাগল দুম্বা ভেড়া চায় না যে কুরবান মুসলমানের ইমানি চলে ইমতেহান জানমাল খোদার পথে করবে যারা দান তাদের শুধু কবুল হবে পবিত্র কুরবান গরু ছাগল দুম্বা ভেড়া চায় না যে কুরবান মুসলমানের ইমানি চলে ইমতেহান জানমাল খোদার পথে করবে যারা দান তাদের শুধু কবল হবে পবিত্র কুরবান আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কুরবান রহিম রহমান আল্লাহ বান কোরবান হলো মুসলমানের শান ইব্রাহিম আর ইসমাইলের কোরবানের বিধান ইসলাম ধর্মে দান করিলেন সষ্টা দয়াবান ইব্রাহিম আর ইসমাইলের কুরবানের বিধান ইসলাম ধর্মে দান করিলেন ষষ্ঠা দয়াবান আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কুরবান রহিম রহমান আল্লাহ মেহেরবান কুরবান হলো মুসলমানের শান আমরা হলাম আদম সন্তান মাল প্রভুর নামে দিব কোরবান আমরা হলাম আদম সন্তান জানেমাল প্রভুর নামে দিব করবান আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কোরবান রহিম রহমান আল্লাহ মেহেরবান কোরবান হলো মুসলমানের শান আল্লাহ দয়াবান তারি মেহেরবান আমরা পেলাম পবিত্র কোরবান রহিম রহমান আল্লাহ মেহেরবান কোরবান হলো মুসলমানের শান